আচ্ছা শুরু করি আমরা নতুন ডকুমেন্ট নেব কীভাবে ফাইলে যাব ফাইলে গিয়ে নিউ বা কন্ট্রোল এন চাপব তারপরে আমরা ডকুমেন্ট সাইজটা নেব ডিফল্ট ফটোশপ সাইজ কিংবা US paper size international paper size photo web কিংবা অন্যান্য ডিভাইসের জন্যে আমরা এখান থেকে সাইজ ডিফল্টভাবে নিতে পারবো যে কোনো একটা পেপার সাইজ সিলেক্ট করলে এখানে পেপারের ধরনগুলো আসবে লিগ্যাল লেটার ইন্টারন্যাশনাল পেপার সাইজে আসলে দেখবেন A four A six A five এই ধরনের বিভিন্ন সাইজ আসবে এখান থেকে আমরা সাইজটা সিলেক্ট করে নিতে পারি এখানে তাছাড়াও আরেকটা আছে যদি আমরা উনি বললেন যে আমি যদি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে যাই তার সাইজ তো এখানে নাই আমি সেটা কীভাবে দেবো সেক্ষেত্রে আমরা কাস্টমে ক্লিক করব সবার নিচে আছে কাস্টম কাস্টমে ক্লিক করার পরে এখানে আমরা নির্দিষ্ট মাপ দিয়ে দেব ইঞ্চি সিলেক্ট করি ইঞ্চি সিলেক্ট করার পরে মাপ দেব বিজনেস কার্ডের বিভিন্ন মাপের হয় বিভিন্ন জায়গায় তবে আমাদের এখানে যেটা হয় আমাদের প্রিন্টিং প্রেসে অফসেট প্রিন্টিং প্রেসে যে মাপটা হয় সেটা হচ্ছে তিন দশমিক দুই এক দশমিক নয় তিন দশমিক দুই এক দশমিক নয় এক দশমিক নয় হাইট আপনি যেভাবেও করতে পারেন আপনি হচ্ছে ওয়াইডও হচ্ছে এক দশমিক নয় করতে পারেন অনেকে করে না ভার্টিক্যাল করে অনেকে ল্যান্ডস্কেপ করে আর কি হরিজন্টাল করে হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দুটোই করা যায় না তিন দশমিক দুই এক দশমিক নয় তিন দশমিক দুই এক দশমিক নয় এক দশমিক নয় এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ রেজুলেশন অবশ্যই আমরা দেবো কি দেড়শো থেকে দুইশো দুইশো দিলাম কালার মোড কি হবে অফসেট প্রেসের কালার মোড কি মনে আছে কারো অফসেট প্রেসের কালার মোট কত হবে না আমরা কালার দেখছিলাম না গ্রে স্কেল আর জিবি সিএমআই কে না না অফসেট প্রেসে আমরা বিজনেস কার্ড বানাচ্ছি তো অফসেট প্রেসে তাহলে স্যার ওই যে স্ট্যান্ডার্ড যেটা আমরা হ্যাঁ অফসেট প্রেসে সব সময় চার কালারের কাজ হয় C CMY K cyan magenta yellow black অবশ্যই আমরা সেক্ষেত্রে সিএমআইকে দেবো তাহলে আমাদের কার্ডের ক্ষেত্রে একটা বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছি তার ডকুমেন্ট কীরকম হবে নাম দিলাম বি কার্ড মানে বিজনেস কার্ড আর প্রিসেট দিলাম কাস্টম মাপ দিলাম কি তিন দশমিক দুই এক দশমিক নয় ঠিক আছে তিন দশমিক দুই এক দশমিক নয় রেজুলেশন দিলাম কত দুইশো আর কালার মোড দিলাম কি সিএমওয়াইকে আর ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখলাম ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখলাম ওকে এটা আবার আসলো বিজনেস ক্রাইটেরিয়া এটার ভিতরে সবকিছু লেখা ডিজাইন করা সবকিছু এর ভিতরেই করব ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে দেখেন আমাদের হচ্ছে গিয়ে টুলস বারের নিচে যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে দুইটা ইয়ে আছে হ্যাঁ। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা নির্দিষ্ট কালার সেট করে নিতে হবে আগে প্রথমে আমাদের আগে এখান থেকে একটা কালার সেট করতে হবে আগেই করে নিতে হবে মনে করেন এগুলো কিছুই নাই প্রথমে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে সেট করে নিতে হবে যে কোনো কালার আমরা যদি নেই একটা কালার সেট করে নিলাম এখন ফাইলে গিয়ে নিউয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখানে আবার দেব কি ডি কার্ড এটাকে কাস্টম তারপরে থ্রি পয়েন্ট টু নাইন সমস্যা কি থ্রি পয়েন্ট টু ও সরি ইঞ্চি পিক্সেল হবে পিক্সেলে কখনো পয়েন্ট হয় না হ্যাঁ, হ্যাঁ, ইঞ্চিতে ইঞ্চিতে না থাকলে পিক্সেলে পয়েন্ট কখনোই আসবে না হ্যাঁ, ইঞ্চি থ্রি পয়েন্ট টু আর এটা ওয়ান পয়েন্ট নাইন তারপরে রেজুলেশন দুইশো তারপরে হচ্ছে colour mode CMYK cyan magenta yellow black CMYK আর ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার সিলেক্ট করছি এবার যদি ওকে করি তাহলে কি হবে মানে হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী এখানে চলে যাবে না না না আগে হচ্ছে গিয়ে রুলসগুলো আপনারাই করবেন তৈরি আপনাদের বিজনেস কার্ড আপনারাই তৈরি করবেন আচ্ছা, আচ্ছা। না না না আজকে অবশ্যই না ছোট ছোট টুকরা টুকরা মাথা গরম হয়ে যাবে বিজনেস কার্ড তৈরিতে অনেক বিষয় আছে সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে মাথা গরম হয়ে যাবে বহু বিষয় আছে আপনারাই তৈরি করবেন বিজনেস কার্ড অবশ্যই লিখলেই হচ্ছে এর উপরে লিখলেই হচ্ছে আমি প্রথম ব্যাচে এখনো টাইপ টুলসের কাজই শিখাইনি লেখার কাজটাই শিখাইনি মানে এত বড় একটা বিষয় টাইপ হ্যাঁ, টুলসের হ্যাঁ, কাজ প্রথমে আমার একটা নতুন একটা ডকুমেন্ট নেই নিউ এবার আমি নেব হচ্ছে গিয়ে ওয়েবসাইট নেই একটা বড় সড়ো একটা নেই ঠিক আছে নতুন একটা ডকুমেন্ট নিলাম আমরা এখন কি করছিলাম এর আগের দিন ফাইলের পরে ওপেন এবং প্লেস দেখছিলাম এর উপরে আমরা যদি একটা নতুন ছবি নিয়ে আসতে হয় এই ডকুমেন্টের উপরে তাহলে কি করব প্লেস প্লেস করব হ্যাঁ আমরা প্লেস করব যে কোনো একটা ছবি এখানে প্লেস করলাম এখন প্লেস করার পরে এই ছবিটাকে মুভ টুলস দিয়ে যে কোনো জায়গায় আমরা নাড়াচাড়া করতে পারি এই যে প্রথমেই যে টুলস আছে মুভ টুলস এটা মুভ টুলস এই যে কাজ রাখলেই আচ্ছা আমরা মুভ টুলস দিয়ে নাড়াচাড়া করতে পারবো মুভ টুলসে কাজ করার সময় দেখব অবশ্যই শুট ট্রান্সফর্ম কন্ট্রোলটা সিলেক্ট করা আছে কি না আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিলে হবে কি এই যে এটা যদি সিলেক্ট না থাকে তাহলে এটাকে ছোট বড় করার কোনো মানে ইয়েই খুঁজে পাবো না অপশনই খুঁজে পাবো না না ফাইলে গিয়ে প্লেস ah, করছি প্লেস প্লেস থেকে একটা ছবি নিছি আর কি আমি একবার দেখাই তারপরে আপনারা এই কাজটা করবেন সমস্যা নেই দেখেন শুধু প্রথমে একটু দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা সিলেক্ট থাকতে হবে তারপরে আমরা মুভ টুলস দিয়ে এটাকে ছোট বড় করতে পারি এইরকম এইরকম করে ছোট বড় করতে পারি কিন্তু একটা ছবি যদি আন্দাজে ছোট বড় করি তাহলে হরিজন্টালি ভার্টিক্যালি এর অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না সেই জন্য আমরা কীভাবে ছোট বড় করব অবশ্যই সেক্ষেত্রে আমরা শিফট চেপে ছোট বড় করব এটাকে যে শিফট চেপে একটা কর্নারে ধরে যদি ছোট বড় করি তাহলে সেটা হচ্ছে গিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি একটা নির্দিষ্ট রেশিও ধরে ছোট বড় হবে এতে ছবির হচ্ছে গিয়ে অ্যাসপেক্টিভ নষ্ট হবে না ওই রকমই থাকবে আর যদি আমরা শিপ ধরে যদি ছোট বড় করি যে কর্নার থেকে ছোট বড় করতেছি শুধু সেই কর্নার থেকেই ছোট বড় হবে শিপ টেপে যদি ছোট বড় করি কোনো কর্নারে ধরে তাহলে যে কর্নার থেকে ছোট বড় করতেছি ওই কর্নারেই ছোট বড় হবে আর আমরা যদি শিফট এবং অল্টার দুটোই চাপি তাহলে চারদিক থেকে ছোট বড় হবে ঠিক আছে তারপরে ছোট বড় করার পরে অবশ্যই আপনাকে এটার পারমিশন দিতে হবে যে আপনি যে ছোট বড় করলেন এটা কি রাখবেন না রাখবেন না এই জন্য দেখেন উপরে দুইটা অপশন আছে একটা টিক চিহ্ন আছে একটা ক্যান্সেল চিহ্ন আছে একটা সিলেক্ট চিহ্ন একটা ক্যান্সেল চিহ্ন আমরা সিলেক্ট চিহ্ন ক্লিক করলে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে আর যদি ক্যান্সেল করি তাহলে আগের পর্যায়ে চলে যাবে আর এটার শর্টকাট হচ্ছে গিয়ে কিবোর্ড কমান্ড হচ্ছে গিয়ে ইন্টার ইন্টার চাপলে ওই সিলেক্টটা হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে এতটুকুই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি আপনারা তো লেয়ার সম্পর্কে সেদিন একটা ধারণা দিয়েছিলাম তাই না লেয়ার প্যালেট এখানে লেয়ার প্যালেট যদি কোথাও না পান উইন্ডোজে গিয়ে লেয়ারে ক্লিক করবেন কিংবা এফ সেভেন চাপবেন লেয়ার প্যালেটটা চলে আসবে আমরা লেয়ার প্যালেটটা এরকম ছোট বড়ও করতে পারি এইভাবে করেও দেখতে পারি আচ্ছা লেয়ার প্যালেটে আসার পরে আমরা যখনই নতুন কোনো শেপ বা নতুন কোনো ছবি নেব তখন অটোমেটিক্যালি এখানে লেয়ার তৈরি হবে ঠিক আছে আমরা এখানে লেয়ার নতুন লেয়ার নিতে পারবো যে একটা লেয়ার হলো ঠিক আছে জাস্ট যে কোনো কিছু একটা লিখলাম মনে করেন একটা একটা লোগো বানালাম ঠিক আছে মনে করেন একটা লোগো বানালাম এর উপরে আর একটা আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটাকে একটু ইয়া করে দেয় অপাসিটি কমায় দিলাম তাহলে আমার এটা হলো একটা লেয়ার এটা হলো একটা লেয়ার এটা একটা লেয়ার নিচে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে তিনটা লেয়ার আছে না আমি চাচ্ছি এই যে লোগোটা আমি সরাবো দুটো একসঙ্গে সরাবো কীভাবে সরাবো আমি লোগোর জন্য কি করছি এই যে ওপরে একটা লেয়ার নিচ্ছি যেটা লেখা আছে টি দেখা যাচ্ছে টেক্সট আর আরেকটা লেয়ার নিচ্ছি সেটা কালার নিচ্ছি জাস্ট একটা শেপ নিচ্ছি কালার হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে সাদা একটা লেয়ার নিছি সেই সাদা লেয়ার তিনটা লেয়ার দেখতে এখন আমি করব কি ওপরের দুই লেয়ারটা একসঙ্গে সিলেক্ট করব কিভাবে করব কন্ট্রোল চেপে যদি নিচের লেয়ারে সিলেক্ট করি তাহলে দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেল নিচের লেয়ারে সিলেক্ট করলাম দ্বিতীয় লেয়ারে হ্যাঁ তারপরে যদি আমি কন্ট্রোল জি চাপি যদি কন্ট্রোল জি চাপি তাহলে দুইটা মিলে একটা গ্রুপ হয়ে যাবে দুইটা লেয়ার মিলে একটা গ্রুপ হবে এখন দেখেন হ্যাঁ, হ্যাঁ এখন দেখেন মুভ টুল সিলেক্ট করার পরে দেখবেন উপরে লেখা আছে এই পাশে অপশনে গ্রুপ এবং লেয়ার এখানে তার আগে আছে অটো সিলেক্ট অটো সিলেক্টে যখন সিলেক্ট থাকবে অটো সিলেক্ট অপশনটা সিলেক্ট থাকবে যখন যে লেয়ারে আমি ক্লিক করব সেই লেয়ার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আর যদি অটো লেয়ার সিলেক্ট না থাকে তাহলে হবে না আপনার এখানে লেয়ার প্যালেটে এসে সিলেক্ট করতে হবে কিন্তু অটো লেয়ার সিলেক্ট থাকার ফলে হবে কি আমি যে লেয়ারে ক্লিক করব সেই লেয়ারে অটোমেটিক সিলেক্ট হবে বোঝা গেছে কিন্তু এখানে যদি লেয়ারের বদলে আমি এখানে তো লেয়ার আছে দেয়া অপশনে আমি লেয়ার অপশন দিছি এই জন্য নির্দিষ্ট লেয়ার সিলেক্ট হচ্ছে কিন্তু এখানে যদি আমি গ্রুপ দেই লেয়ারের বদলে তাহলে নির্দিষ্ট গ্রুপ সিলেক্ট হবে পুরা গ্রুপ সিলেক্ট হচ্ছে আমি পুরা গ্রুপ নড়াচড়া করতেছি এই পুরা গ্রুপটাকে আমি ছোট করবো হ্যাঁ লেয়ারে দিলে একটা একটা লেয়ার আচ্ছা, সিলেক্ট আচ্ছা, হবে আচ্ছা। কিন্তু গ্রুপ দিলে একটা পুরো গ্রুপ সিলেক্ট হবে এখানে আমি অনেক লেয়ার নিয়ে কাজ করতে পারি এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি আরও কিছু কাজ করতে পারি হ্যাঁ। এখানে একটা রাউন্ড শেপ নিলাম এটার কালার চেঞ্জ করলাম করলাম কি এই দুটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম এটা একটা অপাসিটি কমায় দেই এই দুটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম কন্ট্রোল জি চেপে এটাও গ্রুপ করে নিলাম তাহলে আমার দুইটা গ্রুপ হলো না একটা গ্রুপ এইরকম একটা গ্রুপ এইরকম ঠিক আছে এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এই দুটো গ্রুপ একসঙ্গে নাড়াচাড়া করবে হ্যাঁ একটা জল সাপের মতো দিলাম আর কি হ্যাঁ। তাছাড়া এটা স্পষ্ট হবে না করে তার আগে শেপটা একটু দেখায় দেই শেপ হ্যাঁ, হ্যাঁ। দেখায় দিলে বিষয়টা ক্লিয়ার হবে শেপ এখানে একটা টুলস আছে এটা শেপ টুলস শেপ টুলস মানে কি যে কোনো একটা মানে হ্যাঁ এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল আছে তারপরে মানে গোলাকার আছে কর্নার আছে ট্রায়াঙ্গেল আছে পলিগোলার মানে অনেক সাইজ অনেকে আছে দেখেন যে কোনো শেপ টুল সিলেক্ট করার পরে অপশন বারের অপশন আসে শেপ পা পিক্সেল আমরা শেপটাই সিলেক্ট রাখবো তারপরে যে কোনো একটা শেপ নেব এটা নিলে তো চতুর্কোণ হ্যাঁ। এটা আমরা যদি রাউন্ডটা সিলেক্ট করি তাহলে রাউন্ড হবে চতুর্ভুজটা সিলেক্ট করলে চতুর্ভুজ হবে আবার দেখেন যে আমাকে আমাদের অনেক সময় দরকার পড়ে ত্রিভুজ হ্যাঁ, হ্যাঁ, পঞ্চভুজ ষড়ভুজ তো এটা যদি সিলেক্ট করি এটাকে বলা হচ্ছে পলিগন টুলস এটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি এখানে দেখেন ওপরে অপশন আসবে হ্যাঁ। ওপরে সাইডস মানে বাহু আমরা ত্রিভুজ ত্রিভুজের বাহু পরে নি এরকম হ্যাঁ। বাহু কয়টা বাহু এখানে যদি আমি তিনটা বাহু দেই তাহলে এটা কি হবে ট্রায়াঙ্গেল হবে এটা দেওয়ার পরে ট্রায়াঙ্গেল আসবে আমি আপনাকে দেখাই দেবো নি আপনারটা আরও আধুনিক আরো লেটেস্ট <laughs> আপনারটা আরো লেটেস্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনি সিসি না আরো লেটেস্ট এখন এই শেপ টু সিলেক্টের পরে দেখবেন এখানে আসে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে গিয়া ফিল কালারের ক্ষেত্রে ফিল ফিলে কোন কালার দেব এখান থেকে সবার লাস্টে যে অপশনটা আছে এই অপশনে যদি ক্লিক করি তাহলে কাস্টম কালার দেওয়ার অপশন থাকবে এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে দিতে পারি ওকে এখানে সেই কালারটা চলে আসলো এখান থেকে আপনারা যে কোনো হ্যাঁ কমে দিতে পারবেন সমস্যা নাই আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন সিলেক্টেড কিছু কালার এখানে দেয়াই আছে রেডিমেড হ্যাঁ, এখান থেকে সেই কালারগুলো আপনারা দিতে পারবেন আবার যে কালারগুলো ব্যবহার করতেছেন উপরে সেই কালারগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আছে স্টোক অপশন স্টোক ফিল কি ফিল হচ্ছে ভরাট যে কোনো জায়গা ভরাট করা হয় যেটা দিয়ে ফিল আর স্ট্রোক হচ্ছে ওয়াল তার চারপাশে যে ওয়ালটা আছে বাউন্ডারি আছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রোক এখন আমরা স্ট্রোকের যদি কালার দেই স্ট্রোকে যে কোনো একটা কালার দিতে পারি ঠিক আছে তারপরে আছে স্ট্রোকের সাইজ স্ট্রোকের সাইজটা আমরা বাড়াই দিই দেখছেন ফিল হচ্ছে ভিতরের কালারটা ভরাট করা আর স্ট্রোক হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি এতটুকুই শেপ সম্পর্কে ধারণা থাক যাতে কাজ করতে সুবিধা হয় আর কি শেপের আরও আলোচনা আছে এখন এই কাজটা আপনারা করতে পারেন দেখেন কয়েকটা লেয়ার আসবে এই লেয়ারগুলোকে গ্রুপ করবেন সিঙ্গেল রাখবেন এভাবে কাজ করবেন এতটুকুই হ্যাঁ এটাই কমপ্লিট করেন হ্যাঁ, তবে একটা ধারণা দিয়ে রাখি দেখেন এখানে টুল বক্সে এখানে যে টুল টুল ইয়া বার আছে টুলস হ্যাঁ। বার আছে দেখেন মুভ টুলের নিচে কোনো চিহ্ন নাই কিন্তু অন্য টুলের নিচে একটা করে ছোট্ট করে চিহ্ন হ্যাঁ, আছে এর কারণটা কি হ্যাঁ নিচে হচ্ছে আরো অপশন আছে এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে কিংবা ক্লিক করে ধরে রাখলে অপশনগুলো চলে আসে সবগুলোতে একাধিক অপশন আছে যেগুলোতে অপশন নাই শুধু সেইগুলো যে যেমন জুমে কোনো অপশন নাই ওই রকম কোনো চিহ্নও নাই <coughs> <coughs> <coughs> বড়টা মুখ টুল সিদ্ধ হলে দুই দিন যাবে কিন্তু নিচের টুলগুলো সিদ্ধ হতে দুই দিন যাবে মুভ টুল শিখতে দুই দিন গেল হ্যাঁ। তারপরে সিলেকশন টুল শিখতে তিন দিন যাবে হ্যাঁ। তারপরে টুলসগুলো শিখতে দেখবেন মুভ টুলস আর সিলেকশন টুলস হচ্ছে একটা ফান্ডামেন্টাল জিনিস এটার সঙ্গে আপনার শুধু মুভ শিখছেন তা না আপনারা লেয়ারটাও শিখছেন হ্যাঁ। লেয়ার শেখেননি লেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফটোশপের লেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি লেয়ারটাও শিখছেন লেয়ার শেখার সঙ্গে সঙ্গে আপনারা শেপ সম্পর্কে কিছু ধারণা পাইছেন তারপরে ধারণা পাইছেন অপাসিটি কি এই সম্পর্কেও একটু ধারণা পাইছেন এরপরের কাজগুলো আপনারা যখন সিলেক্টেড যে টুলস আছে তিনটা মার্কিউ টুলস লেসো টুলস এবং কুইক সিলেকশন টুলস এই তিনটা শেখার পরে ইয়েগুলো আপনার দেখা যাবে দুই দিনের মধ্যে সবাই গেছে কিছু টুলস একটু সময় লাগবে যেমন ব্রাশ টুলস আপনি সারা জীবনেও হয়তো শেষ করতে পারবেন না হ্যাঁ মানে এটার গবেষণা এত বেশি এখনো গবেষণা মানুষ করতেইছে ব্রাশ টুলস নিয়ে প্রতিনিয়ত ব্রাশ টুল নিয়ে গবেষণা হচ্ছে এটা শেষ নেই কিছু জিনিসের শেষ হয় না না ব্রাশ টুলই প্রথম শিখবো এই সিলেক্ট শেখার পরে ব্রাশ টুল কারণ ব্রাশ টুলের প্রপার্টি যেরকম বাকি সবগুলো একই রকম ওই জন্যে আমরা মুভ এবং সিলেক্ট এই দুটো শেখার পরে ব্রাশ টুলস শিখবো ব্রাশ টুলস শিখলে বাকি টুলসগুলো ইজি হয়ে যাবে তখন ওগুলো টাইমই লাগবে না নিমিষে শিখতে পারবেন ব্রাশ টুলসের মৌলিক কিছু জিনিস শেখাই দেবো একদিনে তারপর বাকি টুল শেখাই দেবো তারপরে হচ্ছে গা পরে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন ব্রাশ টুলের হচ্ছে গা বিশদ আলোচনা করা লাগবে এছাড়া আর একটা টুলস আছে পেন টুলস আপনাদের পেন টুলসের কাজ দেব প্রতিদিন পেন টুলসের কাজ করতে হবে পেন টুলসে আপনাদের দক্ষতা আনতে হবে পেন টুলস হ্যাঁ কাটাকাটিগুলো আপনাদের পেন টুলসের একটা কাজ দিন বাড়িতে গিয়ে করবেন বাড়ির বাড়ির কাজ না খুব সহজ কাজ হ্যাঁ বাড়ির কাজ দিলে দেই পেন টুলসের কাজ বাড়ির কাজ এগুলো তো করবেনই পেন টুলসের বাড়ির কাজ করবেন দেখেন পেন টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওপরে পেন টুলসটা নিলাম নিয়ে যে কোনো এক প্রান্তে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে পয়েন্টটা আসলো এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট তারপরে অন্য কর্নারে আরেকটা ক্লিক করলাম ক্লিক করে ছাড়লাম না ছাড়লাম না এটা ড্র্যাগ করলাম একটু হ্যাঁ এই এই ড্র্যাগ না টানাকে কোনো কিছু ক্লিক করে চেপে ধরে টানাকে ড্র্যাগ করা বলে খামসি দেওয়ার মতো বিষয়টা বুঝতে পারছেন খামচি দেওয়া মানে চাপ দিয়ে টান দেয়া আর শুধু টান দেওয়া তো ড্র ড্র্যাগ করা এটা আপনি চাপ দিয়ে একটু টান টানলাম ওটা ড্র এই যে আমরা ড্রয়ার বলি না জন্য বলি এটা হচ্ছে ড্রয়ার হচ্ছে টানা হয় ড্র মানে, মানে টানা টানা আমরা না টানলে কি হবে না ড্র মানে আসলে টানা কোনো কিছু টান দেয়া এই যে ড্র ধরে টানতেছি এটা ড্রয়ার ওই জন্য এটার নাম ড্রয়ার আচ্ছা এখানে দেখেন এখানে হ্যান্ডেলটা টানলাম ঠিক আছে টানার পরে এখানে জাস্ট এখানে জাস্ট এখানে ক্লিক করলাম হ্যান্ডেলটা টানলাম টেনে এখানে নিয়ে আসার পরে এই যে যেখানে শুরু করছিলাম সেখানে নিয়ে যাওয়ার পরে পেনের নিচে একটা গোল চিহ্ন আসবে এখানে ক্লিক করলাম এই কাজটা করতে পারবেন এই কাজ করার আগে প্রথমে পেন টুলসের এই কাজ করার আগে অবশ্যই মনে রাখবেন যে এখানে শেপ সিলেক্ট আছে কিনা হ্যাঁ ওপরে টুলস ইয়ে অপশন বারে শেপ সিলেক্ট আছে কিনা শেপটা সিলেক্ট রাখবেন তারপরে অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা জায়গায় ক্লিক করবেন তারপর আর জায়গায় টানবেন টেনে ড্র্যাক করবেন ড্র্যাক করে জাস্ট এখানে যেখান থেকে শুরু করুন সেখানে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে শেপ টুল সিলেক্ট করার ফলে এই কালারের অপশনগুলো পাবেন এখান থেকে আপনারা কালার আচ্ছা, দিতে পারবেন আচ্ছা। আমরা যে শেপ দেখলাম না আমরা এখন শেপ ওটাতে দেখলাম যে রেডিমেড কিছু শেপ ছিল সেগুলো ইউজ করলাম এখন আমরা নিজেরাই শেপ বানাবো গাছ বানাবো পাতা বানাবো ঘর বানাবো বাড়ি বানাবো সব বানাবো এই ক্রোপ ক্রোপ মানে হচ্ছে পেন টুলস হ্যাঁ পেন টুলস না ক্রপ টুল আলাদা ক্রোপ মানে ক্রপ মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলাদা ক্রপ টুলস আলাদা এই যে ক্রোপ টুলস হচ্ছে এটা এটা হচ্ছে ক্রপ টুলস আপনি যে কোনো জায়গায় ছোটো বড় করার জন্য যেটা করবেন সেটা ক্রপ টুলস এটা হচ্ছে ক্রপ টুলস বুঝতে পারছেন এটা করতে পারবেন না পেন টুলসের এই কাজটা প্রতিদিন পেন টুলসের প্র্যাকটিস করতে হবে পেন টুলস প্র্যাকটিসে আপনার দক্ষতা আসবে প্র্যাকটিস না করলে পেন টুলসে দক্ষতা আসবে না সহজ হয়ে যাবে এই কাজগুলো ইলাস্ট্রেটরে করতে হবে বিশেষ করে পেন টুলসের কাম ইলাস্ট্রেটরে